শুরু করো পাকলে মারে ধ্বনি তুলে আসলো দুনিয়ায় ওই মানব রূপে ধরার বুকে মরুর সাহারায় ওই মানব রূপে ধরার বুকে মরুর সাহারায় পাকলে মারে ধ্বনি তুলে আসলো দুনিয়ায় ওই মানব রূপে ধরার বুকে মরুর সাহারায় ওই মানব রূপে ধরার বুকে মরুর সাহারায় সবার শেষে আরব দেশে নবী দয়াময় সবার শেষে যাহার শিলায় আর গানের আলো ছড়িয়ে গেল যাহার শিলায় পাক কলে মার ধনি তুলে আসলো দুনিয়ায় ওই মানব রূপে ধরার বুকে মরুর সাহারাই ওই মানব রূপে ধরার বুকে মরুর সাহারাই চাঁদের আলো চাঁদের আলো লাগে ভালো ওই রাতের আকাশে আরে নবীর নূরে আলো হলো দিনের মনোহর কি মনোহর রূপ যে তোমার সারা বদনে ওই চন্দ্র তারা দিশে হারা দেখো গগনে নবীর নূরের বিশ্ব জুড়ে আধার ঘুচিয়ে যায় নবীর নূরের বিশ্ব জুড়ে আধার ঘুচিয়ে যায় মোর সাল্লি আলা কামলি আলা কদমে রেখে হাই মোর সাল্লি আলা কামলি আলা কদম রেখে হাই পাক কলে মার ধ্বনি তুলে আসলো দুনিয়ায় ওই মানব রূপে ধরার বুকে মরুর সাহারায় ওই মানব রূপে ধরার বুকে মরুর সাহারায় এলো নবী এলো নবী তুলে ধনি যত ফুল ফল ঘুর গেলে মানে যেন ইনসান সবার চলাচল জোট বেঁধে জোট বেঁধে দেখতে আসে সবাই দলে দল দিনে রাতে নবীর ঘিরে করে কলহল সাহারায় সকাল সন্ধ্যা সকাল সন্ধ্যা দুটি বেলায় মরণ খবর শুনি আর জেনে শুনে বলে গো কতটুকু মানি সকাল সন্ধ্যা সকাল সন্ধ্যা দুটি বেলায় মরণ খবর শুনি আর জেনে শুনে বলে গো কতটুকু মানি আমরা সবাই আমরা সবাই টাকার পিছে শুধু লুকো

শরীফুলের মরণ যখন হবে দুনিয়ায় পাকলে মার ধনি তুলে আসলো দুনিয়ায় ওই মানব রূপে ধরার বুকে মরুর সাহারায় ওই মানব রূপে ধরার বুকে মরুর সাহারায় সবার শেষে আরব দেশে নবী দয়াময় সবার শেষে আরব দেশে নবী দয়াময় আর জ্ঞানের আলো ছড়িয়ে গেল যাহার শিলায় আর জ্ঞান আলো ছড়িয়ে গেল যাহার সিলাই আর জ্ঞানের আলো ছড়িয়ে গেল যাহার সিলাই হ্যালো হ্যালো সুবান আল্লাহ সুবান আল্লাহ পরবর্তী গজল গিয়ে শোনাবেন ফারিনা পারবি নবীর প্রেমে শোনো মগ্ন হয়েছে আল্লাহ নবীর প্রেমে শোনো মগ্ন হয়েছে নবীর নামে দরুদ পড়ে আর সে রয়েছে খোদা নবীর নামে দরুদ পড়ে আর সে রয়েছে আল্লাহ নবীর প্রেমে শোনো মগ্ন হয়েছে আল্লাহ নবীর প্রেমে শোনো মগ্ন হয়েছে

দরুদ পড়ে আর সে রয়েছে খোদা নবীর নামে দরুদ পড়ে আর সে রয়েছে বনের হরিণ নবীর নামে বনের হরিণ নবীর নামে ছাড় পেয়েছে নবীর নামে দরুদ পড়ে আর সে রয়েছে খোদা নবীর নামে দরুদ পড়ে আর সে রয়েছে জুতা পায়ে আল্লাহ ডাকে নবীকে আরশ ধন্য হবে তোমার পরশে তোমার দরুদে পড়ে আর সে রয়েছে খোদা নবীর নামে দরুদে পড়ে আর সে রয়েছে আল্লাহ নবীর প্রেমে শোনো মগ্ন হয়েছে আল্লাহ নবীর প্রেমে শোনো মগ্ন হয়েছে নবীর নামে দরুদে পড়ে আর সে রয়েছে খোদা নবীর নামে দরুদে পড়ে আর সে রয়েছে আতুর ঘরে উম্মত উম্মত বলে কে নাখে পেটে পাথর বেঁধে নিজেকে বেঁধে নিজেকে দরুদ পড়ে আর সে রয়েছে খোদা নবীর নামে দরুদে পড়ে আর সে রয়েছে আল্লাহ নবীর প্রেমে শোনো মগ্ন হয়েছে আল্লাহ নবীর প্রেমে শোনো মগ্ন হয়েছে নবীর নামে দরুদে পড়ে আর সে রয়েছে খোদা নবীর নামে দরুদে পড়ে আর সে রয়েছে বনের হরিণ নবীর নামে বনের হরিণ নবীর নামে ছাড় পেয়েছে নবীর নামে দরুদ পড়ে আর সে রয়েছে খোদা নবীর নামে দরুদ পড়ে আর সে রয়েছে খোদা নবীর নামে দরুদ পড়ে আর সে রয়েছে ঝরে ঝরি চেড়ে মা হুরবালারা দেখে তারা আনন্দে মা ধরাইল বি এলো আজ ধরাইল বি ঝরি চেড়ে মা ঘুরবালারা দেখে তারা আনন্দে উন্মাদ ধরাই লোবে এলো আজ ধরাই লোবে এলো তারপর শুনবেন খোদা আপন নূরে নবীকে

লাই বানা লো এ জমিন ওয়াসমান যাহার নামে দরদ পড়ে সারা কহিলা জোরে জোরে চেরাই বাবা নূরবালারা দেখে তারা আনন্দে উলমা ধরাইল বেলো ধরাইল বেলো অতি সুন্দর কথা কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখতে শুনবেন ধন্য মা আমিনা তোমার লালে হয় না দৌলনা মৌলনা যাহার উপর নাজিল হলো এই পবিত্র করবা পবিত্র করওয়ান চল্লিশ বছর বয়সে নবী পেল নবুয়ান চল্লিশ বছর বয়সে নবী পেল নবুয়ান ও ঝরি ঝরে চিরে হে মাগ দেখে তারা আনন্দে উলমা ধরাই লম্বি এলো আজ এলো নবীনা আসিলে ধরা আধারে ডুবে তাও সবাই নবীন না করে তাই তো কবি কলম ধরে তাই তো যায় রোজা বাবার সবাইকে এমন নবী আর হবে না উম্মাদ ছাড়া দয়ার নবী জান্নাতে যাবে না মোরা সেই নবীজির উম্মত মোরা সেই নবীজির উম্মত অজরে জরে চেরাহ মাগান হুরবালারা দেখে তারা আনন্দে উলমান ধরাই নবী এলো আজ ধরাই নবী এলো মায়া বিনাই দুলছে দোলাই আরজ পাগল ফুল মায়া বিনাই দুলছে দোলাই আরজ পাগল ফুল যাহার প্রেমে মেতে ওঠে সারা মানব কোল সারা মানব কোল সারা মানব কোল

কে ঘিরে থাকে মায়া মিনার ঘর ঘুরে ঘরে খেলাও করে ঘুরে ঘরে খেলাও করে নবী সহি দুল মায়া মিনার দুলছে দোলাই নারস বাগের ফুল যাহার প্রেমে মেতে ওঠে সারা মন বকুল বকুল সারা হমান বকুল সারা চন্দ্র তারা নবীর রূপে সৃষ্টি যত মাতা নত দুটি দিছে হারা নবীর রূপে সৃষ্টি যত মাতা যত দুটি পায়েতে বৃক্ষলতা বলছে কথা বৃক্ষলতা বলছে কথা বেলো যে রসুল ভাইয়া বেদার তুলছে তোলায় আর সব চোখের ফুল যাহার প্রেমেতে ওঠে সারা মানব কুল সারা মানব কুল সারা মানব কুল অতি সুন্দর কথায় কবি ছন্দের মাধ্যমে আরো কিছু শুনবেন মৌমাছিরা মধুর সুরে নবীর দরদ গান দুলে বসে ফুলে শুধু নেচে যায় মৌমাছিরা মধুর সুরে নবীর দরদ হেলে দুলে বসে ফুলে শুধু নেচে যায় আঠারো হাজার মাকলুকাতে আঠারো হাজার মাকলুকাতে হলো যে বেকুল মায়া মিনার দুলছে দোলাই আর সে পাকের ফুল যাহার প্রেমে মেতে ওঠে সারা মানব কুল সারা মানব কুল সারা মানব কুল সে সন্দেশ জন্ম যদি জন্ম যদি হতো ও আমার সোনারি মদিনা মনের জ্বালা মনের জালা নিতে যেত ও বাদায়া জন্ম যদি জন্ম যদি হতো আমার সোনার মদিনা মনে রে জাল্লা মনে রে জাল্লা মিটে যেত দয়া না হয় কলম ধরে জাহির বলে কলম ধরে জাহির বলে কবি শরীফ মায়া মিনার দুলছে দোলাই আরে সে পাকের ফুল যাহার প্রেমে মেতে ওটে সারা মানব কুল সারা মানব কুল সারা মানব কুল সারা মানব কুল সারা মানব কুল হ্যালো পরবর্তী শিল্পী সেই সবার প্রিয় এমডি লিয়াকত সাহেব আরো শিল্পী আছে পরস্পর নিয়ে আসবো এখন আপনাদের সম্মুখে এমডি লিয়াকত সাহেব দু হাজার বাইশে নতুন নতুন কালাম পেশ করছে আপনারা শ্রবণ করতে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত নাতে রসুল সাল্লাহ আলাইসাল্লাম আরো এসেছে আরে মা আমিনার শূন্য কোলে মা আমিনার শূন্য কোলে আলো করেছে শান্তির প্রদীপ জ্বলেছে শান্তির প্রদীপ জ্বলেছে আরবে নবী এসেছে মা নারে আধার ঘরে আলো করেছে শান্তির প্রদীপ জ্বলেছে শান্তির প্রদীপ জ্বলেছে বলো গো মাতায় আমি না কি ছিল তোমার সাধনা বলো গো মাতা আমি কি ছিল তোমার সাধনা রূপের ঝলক লাগে যার নজরে সে রূপের ঝলক লাগে যার নজরে সে তাহা সারা জাহান মেতে উঠেছে তাহার রূপে সারা জাহান মেতে উঠেছে আরবে নবী এসেছে বলো গোকারে কানে আগো মুনিয়া শশী পেয়েছিল না বলো গোকার আগো মুনিয়া রবি শশী পেয়েছিল না প্রেমে তরুণ পেয়েছে আর নবী এসেছে মা আমিনার শূন্য বলে নবী ধরার বুকে মুক্কা মরু জমিনে কুষ্টির জু এলো নবী বুকে মুক্কা মরু জমিনে চারিদিকে কুষ্টির জুয়ার বইছে গগন পবনে এলো নবী ধরার বুকে মুক্কা মরু জমিনে চারিদিকে কুষ্টির জুয়ার বইছে গগন পবনে সবুজ ধরায় নবী ধরার বুকে মুক্কা বড় জমিনে চারিদিকে খুশির জোয়ার বইছে গগন পবনে খুশবু ঝরে নবীর সারা বদনে চারিদিকে খুশির জোয়ার বইছে গরম পবনে এলো নবী ধারার বুকে মুক্কা মরু জমিনে চারিদিকে খুশির জোয়ার বইছে গগন পবনে সৃষ্টি যত গেছে গগন পবনে এলো নবী ধারার বুকে মুক্কা মরু জমিনে চারিদিকে খুশির জুয়ার বইছে গগন পবনে চারিদিকে খুশির জুয়ার বইছে গগন পবনে আমাদের শিল্পী শিল্পী শিল্পী রোজা আমরা শুনে নেব শিয়াবের কণ্ঠে শিয়াব ভারতবর্ষের বুক থেকে বের হয়েছে আরবে যাওয়ার জন্য কবি শরীফুলের লেখা সেই গজল আমরা শুনবো শিল্পী রুজাম্মা পারভিনের কণ্ঠে হ্যাঁ শ্রোতা বন্ধু আপনারা যারা আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অবশ্যই সাহায্য করবেন ওই পায়ে হেঁটে সিয়াব ছোটে সোনার মদিনায় ওই পায়ে হেঁটে সিয়াব ছোটে সোনার মদিনায় যে থাই আছে ঘুমিয়ে যাবাই নবী দয়াময় যে থাই আছে ঘুমিয়ে যাবাই নবী দয়াময় মনে তাহার বহু আশা মদিনাতে যাবে রওজা শরীফ তো চোখ ভরে একটু দেখে নেবে একটু দেখে নেবে মনে তাহার বহু আশা মদিনাতে যাবে রওজা শরীফ তো চোখ ভরে একটু দেখে নেবে একটু দেখে নেবে ওই চোখ না খাবে dùng ba আছে ঘুমিয়ে যাবাই নবী দয়া দয়াময় ঢেঠাই আছে ঘুমিয়ে যাবাই নবী দয়া দয়াময় ওই পায়ে হেঁটে সিয়াব ছোটে সোনার মদিনা ওই পায়ে হেঁটে সিয়াব ছোটে সোনার মদিনায় ঢেঠাই আছে ঘুমিয়ে যাবাই নবী দয়াময় ঢেঠাই আছে ঘুমিয়ে যাবাই নবী দয়াময় পায়ে হেঁটে হাজ করিবে মনে তাহারা বুকের মাঝে জমেছিল নবীর ভালোবাসা নবীর ভালোবাসা পায়ে হেঁটে হাজ করিবে মনে তাহারা পায়ে হেঁটে হাজ করিবে মনে তাহারা বুকের মাঝে জমেছিল নবীর ভালোবাসা নবীর ভালোবাসা নবীর প্রেমে নবীর প্রেমে পাগল পাড়া শিয়াব দুনিয়া নবীর প্রেমে পাগল পাড়া শিয়াব দুনিয়া যে তাই আছে ঘুমিয়ে যাবাই নবী দয়াময় যে তাই আছে ঘুমিয়ে যাবাই নবী দয়াময় অতি সুন্দর কথায় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখতে শুনবেন নবীরা শিখ জিন্দা আছে দেখো ঘরের বউকে নবীরা শিখ জিন্দা আছে দেখো ঘরের বউকে নবীর তারে কত কত সইছে দেখো চোখে সইছে দেখো চোখে সারা বিশ্ব দেখে সারা বিশ্বকে থেকে খুশি গো সবাই হয়ে যায় যে তাই আছে ঘুমিয়ে যাবাই নবী দয়াময় যে তাই আছে ঘুমিয়ে যাবাই নবী দয়াময় ওই পায়ে হেঁটে শিয়াবে ছোটে সোনার মদিনায় ওই পায়ে হেঁটে শিয়াবে ছোটে সোনার মদিনায় যে তাই আছে ঘুমিয়ে যাবাই নবী দয়াময় আমায় এমন ভালোবাসতে ওগো অজন বলো পারে নবীর প্রেমে যাবে হেঁটে বছর বছর ধরে বছর বছর ধরে এমন ভালোবাসতে ওগো অজন বলো পারে নবীর প্রেমে যাবে হেঁটে বছর বছর ধরে বছর বছর ধরে কপি শরীফুল কপি শরীফুল তোমার তারে দোবা করে যায় কপি শরীফুল তোমার তারে দোবা করে যায় রেখায় আছে ঘুমিয়ে যাবাই নবী দয়াময় রেখায় আছে ঘুমিয়ে যাবাই নবী দয়াময় ওই পায়ে হেঁটে সিয়াব ঝটে সোনার মদিনায় ওই পায়ে হেঁটে সিয়াব যেটাই আছে ঘুমিয়ে যাবাই নবী দয়াময় যেটাই আছে ঘুমিয়ে যাবাই নবী দয়াময় যেটাই আছে ঘুমিয়ে যাবাই নবী দয়াময় কি অপরূপ মোর কিরণ সারা ভুবন গায়ে ছড়িয়ে আলো করে নগো দূর বহুদূর কি অপরূপ মোর নবীজি কিরণ সারা ভুবন গায়ে ছড়িয়ে আলো করে ওগো দূর বহুদূর বলো বলো আমি না কোথায় পেলে চাঁদের কোনা বলো বলো আমি না কোথায় পেলে চাঁদের কোনা তোমার লালে দেখি যে ভরপুর কি অপরূপ মর্ণ বিজির নূর নূরের কিরণ সাইরা ভুবন যায় চড়ি আলো করে ওগো দূর বাহু দূর তারপর শুনবেন দয়ার নবীর মুখের জবে হীরা মোদি সোনা চাঁদে দয়ার নবীর মুখের জবে হীরা মোদি সোনা চাঁদে নবীজির নূর যে আলো করে অতি সুন্দর কথায় কবি ছন্দের মাধ্যমে আরো কিছু শুনবেন দয়ার নবীর মুখের বাণী শুনলে জোড়ায় হৃদয় খানি দয়ার নবীর মুখের বাণী শুনলে জোড়ায় হৃদয় আলো করে এমন নবী কোথায় পাবে তাহার সমাগন কে হবে এমন নবী কোথায় পাবে তাহার সমাগন কে হবে শরীর সারা ভুবনে যায় ছড়ি আলো করে অগদূর বহুদূর পরবর্তী শিল্পী সেই সবার পরিচিত এম ডি লিয়াকত সাহেব কেমন করে ঘুমাও তুমি এমন তো হতে পারে তোমার চোহরে জানা যা তোমার এমন তো হতে পারে চোহরে জানা যা কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমা হজর করে খাজা এমন তো হতে পারে তোমার জোহরে জানা যা মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মমিন তফাচা হয় সালাতের উপরে এ মানুষ নামাজের উপরে মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মমিন তাফাত হয় সালাত করে এই জীবনে সালাত যেন এই জীবনে নামাজ যেন হয় না যেন কাজা এমন তো পারি তোমার জোহরে জানা যা তোমার এমন তো হতে পারে তোমার জোহরে জানা যা বিনা মাঝির লাশ কবরেতে রাখিবে যখন মাটির চাপে জোড়ে হার তোমার ভাঙবে রে তবে মানো ভাঙবে রে তবে বিনা মাছিলাস কবরে রাখিবে যখন মাটির চাপে জোড়ে হার বেড়ে তখন বিষাদ সাপের ছবল বিষাদ ওই সাপের বেনা বেনামাজি সাজা এমন তো হতে পারে তোমার জোহরে জানা যা তোমার এমন তো হতে পারে তোমার জোহরে জানা যা বিনা মাঝি পাবে না নবীর সাফায়া দোজগ হবে সৃষ্টি কানা তোমার আঘাত আঘাত মানুষ আঘাত আঘাত বেনামাজি পাবে না নবীর সাফায়া দোজগ হবে শেষ ঠিকানা আসে নবীর সাফায়াত এমন তো হতে পারে তোমার জোহরে জানা যা তোমার এমন তো হতে পারে তোমার জোহরে জানা যা সেইটা ধরিয়া সেইটা ধরিয়া মায়ের সেবা জন করে তার জান্নাত হয় মাটি হলে জগতে সবাই পেরেশান তলে হেস্তের বাগান মায়ের পায়ের তলে বেহেস্তের বাগান মায়ের সেবা করেছে জোন তার জান্নাত তোমার দিন মা জননী পর্দার ভিতরে কি আলো দেখালো জীবনের বাজি রেখে দশ মাস দশ দিন মা জননী গর্ভের কি আলো দেখালো জীবনের বাজি মায়ের মুখের হাসি আল্লাহর আরশ খুশি মায়ের মুখের হাসি আল্লাহর আরশ খুশি সে দক্ষিণে মায়ের কেহ দুঃখ দিও না মায়ের সেবা করে যে জন তার জান্নাত হয় আসন মায়ের দুধের দেনা শোধ হবে না গায়ের চামড়া কেটে যদি তুমি করো মায়ের বিছানা মায়ের দুধের দেনা শোধ হবে না যদি কর তুমি মায়ের বিছানা যে কত ভালো পৃথিবীর দেখায় আলো যে কত ভালো জগতের দেখায় আলো সে দুঃখিনী মায়ের কেহ দুঃখ দিও না মায়ের সেবা করে যে জোর তার জান্নাত নামাজ রোজা করে ও তুমি হাও যত নামাজি তোমাকে না বাসলে ভালো হয় না খোদারাজি নামাজ রোজা ও তুমি হও যত নামাজি মাকে না বাসলে ভালো হয় না খোদারাজি এমনি সুজা বলে মায়ের সেবা জান্নাত মেলে এমনি সুজা বলে মায়ের সেবা জান্নাত মেলে সে দুঃখিনী মায়ের কেহ দুঃখ দিও না মায়ের সেবা করে যে তার জান্নাত হয়াসন মাবি হনে যাবতে সবাই পেরেশান মায়ের পায়ের তলে বেহস্তের বাগান মায়ের পায়ের তলে বেহস্তের বাগান মায়ের পায়ের তলে বেহস্তের বাগান সুভান আল্লাহ সুভান আল্লাহ সবী গজল শুননে वाले को मेरी तरफ से प्यार भरा सलाम और 2022 का एमडी लियाकर साहब का नया नया कलाम तो আপনারা गजल सुनते থাকুন এমডি लियाकर সাহেব এর বহু গজল আছে আপনারা শ্রবণ করতে থাকুন আর নতুন নতুন kalam আর শুনতে থাকুন এমডি लियाकर আমি মঞ্চে जुड़ा हूं হ্যালো হ্যালো মসজিদে মোয়াজে হাঁকছে আজান শুনে কি কাঁদে নাচে পরান শোন রে বলিও মুসলমান নামাজ পড়ে ایمان মসজিদ মমিন সারিস দুঃখের সীমা তোর থাকবে না নামাজে সে পায় না মজা নামাজে আছে এমন মজা করোনায় কেউ নামাজ কাজা আয় ছুটিয়া নামাজ রোজা সঙ্গের সাথী নামাজ না পড়িলে পাবে না মুক্তি যদি করে যাও তুমি দুনিয়ায় আমল কবরে শুলে তোমার কপাল ভালো আয় কথা আমার কবি কি বলছে শুনুন কবি কি বলছে শুনুন কি হবে ঠিকানা নামাজ রোজা তুমি কাজা করো না এমনি সুজা তোমার কি হবে ঠিকানা নামাজ রোজা তুমি কাজা করো না নামাজে আছে এমন মধু আর কিছু নাই নামাজ পড়বো শুধু আয় চলে আয় চলে আয় मेरा ही माला है सलाम सुने गए विवानी নিজের পুত্র ইসমাইলকে করিবেন কর করেন কুরবানি ইব্রাহিম আলাইহিস সালাম হাজরা বিবিকে নবী মেরা বিবিকে নবী ইসমাইলকে সঙ্গে নিয়ে গেলেন তুর পাহাড়ে জঙ্গলে আড়ালে বলিলেন তাহারে কি বলিলেন কি বলিলেন কু 什么？ শিশু এসমাইল কুরবানি করুন পিতা আমাকে খুদার কথায় পিতারে আদেশ শুনে শিশু এসমাইল শেষ কথা শেষ কথা কবি কি বলছে শুনুন কবি কি বলছে শুনুন আল্লাহর কিষান দেখো কি কঠিন পরীক্ষা আল্লাহর কিষান দেখো কি কঠিন পরীক্ষা কবি কি বলছে শুনো কবি কি বলছে শুনো সুচার आला है सलाम छूने गए बिबानी निजर पुत्र इसमाइल के कोरी बिन कुरबानी आज कोरी बिन कुरबानी इबराहिम आला सुबह अल्लाह सुबह अल्लाह एम डी लियाकत साहब का और एक नया कलाम लेके आता हूँ সাদের মরণ আসবে যখন ও গো মুমিনে ভাই আরে মায়ার বাঁধন ছিঁড়ে যেতে হবে গো তোমার এই সাপের মরণ আসবে যখন ও গো মমিনে ভাই এই মায়ার বাদন ছিঁড়ে যেতে হবে গো তোমার ও আনন্দে আজ মেতে মোমেন মোমেনা ইমান বাঁচাও ভুলে গেলে আখেরে জামানা এই দুনিয়াদারি সবই ছাড়ি ছাড়ি যেতে হবে গো তোমার যে ঘরেতে কোনো আলো আলো বাতাস নাই আলো বাতাস নাই শোনো গো মমিন ভাই সাতের মরণ আসবে যখন ও গো মমিন ভাই মায়ার বাদন ছিঁড়ে যেতে হবে গো তোমার তারপরে শুনো তারপরে শুনো ও আজরাহিলি ছিঁড়ে নেবে নেবে তোমার খানা আর দয়া মায়া ঝাড় দিলে কিছুই হবে না আর পায়ে ধরে যতই বলো ও গো মমিনি ভাই শুনবে না কোন কথা তখন আমি নিরূপায় তখন আমি নিরূপায় তখন আনু পায় ও সাতের মরণ আসবে যখন ও গো মমিন ভাই এই মায়ার বাদন ছিঁড়ে যেতে হবে গো তোমার তারপরে শুনে তারপরে শুনে আত্মীয় স্বজন আসবে তখন ছুটে গোসাবাই আর মরণ খবর বইবে তখন ও গো মমিন ভাই সাদা বেশে নতুন সাজে সাজে নিয়ে যাবে গো তোমায় আদার ঘরে যে ঘরেতে কোনো আলো বাতাস না আলো বাতাস নাই ওগো আলো বাতাস নাই শেষ কথা আমার কবি কি বলছে শুনো ও গো আমার ফেলে যাও গো চলে আজ গো সবাই চাইও না চাইও না বলি ও গো মমিন ভাই মাইয়া বলছে আমার ফেলে যাও গো চলে আজ গো সবাই চাইও না চাইও না ও গো ও গো মমিন ভাই বন্ধু স্বজন সবই ছিল মোর এখন কে নাই অন্ধ ঘরে পড়ে আছি আমি বড় অসহায় আমি বড় অসহায় আমি বড় অসহায় ও সাথের মরণ আসবে যখন ও গো মমিন ভাই এ মায়ার বাঁধন ছিঁড়ে যেতে হবে গো তোমায় ওরে তো পেরে রাত কেটে এলো এলো যে একবার ভেবে দেখো কবরের খবর একবার ভেবে দেখো কবরের খবর রে আমাদের দয়ার নবীর হাদিসের বল তাই যে বলি দান করিলে পাবে জমি এক টাকাতে পাবে দশটি নেকি আর না গোয়ার কেউ বাকি ওরে কেন কেন এত রাত কেটে এলো যে একবার ভেবে দেখো রের খবর একবার ভেবে দেখো রের খবর একবার ভেবে দেখো রের খবর ওরে হৃদয়ে মোর কাবা নয়নে মদিনা হৃদয়ে মোর কাবা নয়নে মদিনা মদিনা মদিনা मदीना मदीना ये दिल में मदीना ये मन में मदीना ये मन में मदीना ये दिल में मदीना हृदय मोर काबा ने मदीना হৃদয়ে মোর কাবা নয়নে মদিনা মদিনা মদিনা মদিনা মদিনা ये सबसे बड़ी है ये मक्का मदीना ये दिल में मदीना ये मन में मदीना মদিনা হৃদয় মোর বাবা নয়নে মদিনা হৃদয় মোর বাবা নয়নে মদিনা মদিনা মদিনা মদিনা মদিনা মোর নবীজির মত যোগী হবে না মোর নবীজির উম্মত তো চকি হবে না হৃদয়ে মোর কাবা নয়নে মদিনা মদিনা মদিনা মদিনা মদিনা মদিনা মদিনা मदीना मदीना ये दिल में मदीना ये मन में मदीना ये मन में मदीना ये दिल में मदीना हृदय मोर काबा नयने मदीना হৃদয়ে মোর কাবা নয়লে মদিনা মদিনা মদিনা মদিনা মদিনা মদিনা মদিনা মদিনা মদিনা এখানে আমাদের গজল এখানে সমর্থী अल्लाम रहमतुल्लाह वरक असलकम रहमतुल्लाह वरक